<clears throat> এই হলো আমার মাছের প্ল্যান্ট এর মধ্যে হচ্ছে এখন দশটা মাছ আছে আর মাছের অর্ডার দিচ্ছে ওগুলো এখন আসবে তো এই টাঙ্কি থেকে পানি আসতেছে এই পাইপ দিয়ে পাইপ দিয়ে এসে এই বালতির মধ্যে আসতেছে বালতির মধ্যে মিডিয়া দেওয়া আছে মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া আছে পানি থেকে অ্যামোনিয়া গ্যাস এখান থেকে একটা মোটর দিয়ে এখানে